এই রসি হইব এরকম নাক না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশি বেশি না না এটা বাইক না এইটা শক্তি ফেরা যাইবো আর হ্যাঁ, শক্তি ফেরা চলো চলো